আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জান্নাতুল ফেরদৌসি মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও ঘর হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামীকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন এতে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন কক্সবাজারে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সর্বমোট এক হাজার একাত্তরটি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জেলায় ভূমিহীন গৃহহীন পরিবারকে চার হাজার চারশো ছিয়ানব্বইটি ঘর হস্তান্তর করা হয়েছে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহিদ ইকবাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন ঘর বিতরণের মধ্য দিয়ে চকরিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হচ্ছে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বিকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চকরিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন এদিকে রামুতে আরও দুশো দুইটি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বসতবাড়ি গতকাল এক সংবাদ সম্মেলনে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা জানান উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এক হাজার পঁয়ষট্টিটি পরিবারের মধ্যে ইতোমধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সাতশো পাঁচটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে আজ একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস বন রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে দিবসের এবারের প্রতিপাদ্য সুস্থ দেহে সুস্থ মন যদি থাকে সমৃদ্ধ বন দুই সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে একুশে মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয় সেই তারিখ থেকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে পালন করা হয় বন দিবস উপলক্ষে বাংলাদেশ বন বিভাগ আলোচনা সভা ও সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ সহ অন্যান্য কর্মসূচি পালন করছে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবন উদ্বোধন হয়েছে আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এ সময় তিনি বলেন বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের উপর অধিক গুরুত্ব দিয়েছে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ chairman Shah M Enayet Ullah panel chairman Mohammad Shafiul Alam ও জমিদাতা মোহাম্মদ আনিস সহ সংশ্লিষ্টরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দু হাজার বাইশ তেইশ অর্থবছরের চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের আঞ্চলিক কর্মশালা আজ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সকালে সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর অরবিন্দ কুমার রায় কর্মশালায় কামার খামার বাড়ি পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পাটোয়ারি রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল প্রকল্প পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন বক্তব্য রাখেন ভোজ্য তেলের ঘাটতি মেটাতে মাঠ পর্যায়ে সরিষা সূর্যমুখী তিল সয়াবিন ইত্যাদি ফসলের আবাদ বৃদ্ধিকরণে তেলের উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয় দিনব্যাপী কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের একশো জন পরিচালক উপপরিচালক উপজেলা কৃষি কর্মকর্তা সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের বিজ্ঞানী ও গবেষক অংশ নেন খেয়ায় রোহিঙ্গা অধ্যুষিত ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এর আওতায় গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে নয়শো সাতানব্বই জনের নিকট নগদ অর্থ বিতরণ করে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী এ সময় ইউনিয়ন পরিষদের মেম্বার ইউপি সচিব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তিন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা পাঁচটা পঞ্চান্ন মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ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 পঁচিশ মিনিটে